আসসালামু আলাইকুম কবুতর প্রেমী সম্মানিত ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা মহান আল্লাহর অশেষ রহমতে এই করোনা পরিস্থিতির মধ্যেও বেশ ভালো আছেন আমি অপু আজকে নতুন ফেরোনো চলে আসলাম তো বিয়স আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব বা যে টপিকটা নিয়ে আসলাম সেটা হলো কবুতরের চোখ ফুলে গেলে অথবা কবুতরের চোখে ব্যথা পেলে এবং কোনো যদি খোঁচা লাগে বা ব্যথা পায় বা চোখে যদি ফুলে যায় অথবা চোখ যদি তাকাতে না পারে তাহলে আপনারা কী করবেন এবং এটা করণীয় কী তো এই বিষয়ে আমাদের চ্যানেলের ভিডিওটা চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আপনাকে আমার ছোট্ট একটি অনুরোধ আমাদের এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কবিতা সম্পর্কিত পরবর্তী নিত্য নতুনগুলো ভিডিও মিস না করতে চাইলে ভিডিও নিজের একটি লাল রঙের সাবস্ক্রাইব বানানো রয়েছে সেখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনে ক্লিক করুন আর ভিডিওটি কেউ কেটে কেটে বাটিয়ে দেখবেন না ভিডিওটা সর্বোচ্চ দুই থেকে তিন মিনিটের আমি তিন মিনিটের ভিতরে শেষ করে দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটি না কেটে টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন তো লেস বিগিং এখন আসি যে ডরপের ব্যাপারে আগে ডরপের ব্যাপারটা আলোচনা করে নিই তো আপনারা যে ডরপটা নেবেন সেটা হলো এখন স্ক্রিনে আপনারা যে ডরপটা দেখতেছেন এটা আপনাদের সংগ্রহ করতে হবে যে কোনো ডাক্তার দোকানতে আপনারা দেখতেছেন এটা আপনাদের সংগ্রহ করতে হবে এটা দাম চল্লিশ টাকা হ্যাঁ চল্লিশ টাকা যে কোনো ডাক্তার দোকানে পেয়ে যাবেন তো এটা আপনারা যেভাবে ব্যবহার করবেন সেটা হলো দিনে দুইবার আপনার সকালে একবার দিবেন আপনাদের যে কবুতরের চোখে সমস্যা যে কবুতরের চোখটা তাকাতে পারে না অথবা ফুলে যায় যে কবুতরের চোখ দিয়ে কিছু দেখতে পারে না সেই কবুতরের চোখে দিনে দুইবার করে দিবেন অথবা পালে তিনবার করে দিতে পারবেন আপনারা সকালে একবার দিবেন দুপুরে একবার দিবেন অথবা বিকেলে একবার দিবেন আর যদি দুবার করে দিতে চান তো আপনার যে কাজটা করবেন সকালে একবার দিবেন আর বিকালে একবার দিবেন হ্যাঁ সকালে আর বিকালে দিবেন এরকম করে আপনারা দিনে দুইবার করে এক মাস টানা এক মাস আপনাদের যে কবুতর চোখেরটা ফুলে গেছে বা তাকাতে পারে না সে কবুতর চোখে দিয়ে দিবেন তাহলে দেখা যাবে আর এরকম সমস্যাটা হবে না আর এই রোগটি হওয়ার অনেক কারণ রয়েছে তো আমি তিনটি কারণ বলে দিচ্ছি এটা অনেক কারণ রয়েছে তো এটি বলতে গেলে ভিডিওটা লং হয়ে যাবে মানে ভিডিওটা বড় হয়ে যাবে তাই আমি তিনটি কারণ বলছি তো কবুতর যখন মারামারি করে মারামারি করে যখন চোখে ঢুকুর লাগে তখন চোখটা ফুলে যেতে পারে অথবা চোখে বা কোনো কিছু দেখতে পারবে না চোখটা ফুলে যেতে পারে আর কবুতরে যদি কোনো কাঠি বা কোনো সরার কাঠি যদি দিয়ে যদি কোনো খোঁচা লাগে অথবা পাখা যে বাড়ি বাড়া ইয়া করে নর যখন বাড়ি দেয় পাখা দেয়া তখনও কিন্তু এই চোখটা ফুলে যেতে পারে অথবা কবুতরের যে লফটা আছে সেই লফটা মরার কারণে কিন্তু এই ভাইরাসটাও হতে পারে কবুতরের চোখটা ফুলে যেতে পারে কবুতর চোখ দিয়ে তাকাতে পারবে না কবুতর যখন ময়লা জমে যেতে পারে তো আপনারা এই এই ড্রপটা ব্যবহার করবেন তো ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে অথবা ভিডিওতে যদি কিছু শিখতে পারেন তাহলে ভিডিও নিচে থাকা লাল বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে বেল আইকনে ক্লিক করবেন thanks for watching this video